দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা ধন্য

কত তার বালা রঞ্জিত হোসেনের রক্তে কত তীর তাল হাতে বিধেছে যুগে darling.